আজকের সময়টা এমন করোনার মতো একটি মর্মান্তিক ট্রাজেডি গোটা পৃথিবীকে যখন কুড়ে কুড়ে খাচ্ছে সাড়ে চোদ্দ লক্ষ মানুষ যখন করোনার কারণে মারা যাচ্ছে পৃথিবী থেকে অলরেডি বিদায় নিয়েছে সাড়ে সাত কোটির মানুষ সাড়ে সাত কোটির উপরে মানুষ আক্রান্ত এখন এই অবস্থায় তাকায় দেখেন এসালো মাসুদ সাহেব কত টাকা দিলেন করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ালেন ওনার ভাইটা দুনিয়া থেকে চলে গিয়েছে ফিরায় রাখতে পারেন যমুনার বাবুল সাহেব কতগুলো গ্রুপ অফ কোম্পানির মালিক কত টাকা মানুষের জন্য ব্যয় করেছে কত সম্পদের মালিক কিন্তু করোনাকালীন সময়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আটকায় রাখতে পারে নাই ঠিক না বেঠি আজকে একজন আলিম চলে গেলেন আল্লামা নূর হোসেন কাসিমি মরহুম মকফুর একজন আলেমকে আমরা হারিয়ে ফেলেছি দু হাজার বিশে অনেক বড় বড় আলেম আমরা হারিয়ে ফেলেছি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হারিয়ে ফেলেছি এই পৃথিবীর বিজ্ঞ একজন শাইখুল হাদিস ছিলেন তিনি শাইখুল ইসলাম ছিলেন তিনি ওনাকে আমরা হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি গোলাম সরোয়ার সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি জুবাইর আনসারি সাহেবকে এই পৃথিবীতে বহু আলেম এই দু হাজার বিশে চলে যাচ্ছে কব্দুল কব্দুল এলেম উঠায় নেওয়া হবে আলেমদেরকে উঠায় নেওয়ার মধ্য দিয়ে মৌতুল আলিম মৌতুল আলম একজন আলেমের মৃত্যু কেমন যেন গোটা জগতের মৃত্যু একজন নূর হুসাইন কাসিমি চলে যাওয়ার অর্থ হলো এমন আরেকটা নূর হুসাইন কাসিমি আর তৈরি হবে না কত বড় বিনয়ী কত বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন তিনি মৃত্যু একটা বাহনের নাম যেই বাহনে চড়ে বন্ধু তার বন্ধুর কাছে পাড়ি জমায় নূর হুসেন কাসিমি সাহেব তিনি চলে গেলেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয় পরে না আমি আরেকটা দোয়া করি রসুলের শেখানো দোয়া আল্লাহ ইমান আল্লাহ তুমি ওনাকে ইমানের উপরে সাবেত রেখো যে অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে ইমানের কথা বলেছে ইমানের পথে চলেছে আখেরাতের জীবনটাও ইমানদারদের সঙ্গী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও করে না আমি আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করে শোনেন এই কোরআন হচ্ছে হেদায়ত এই কোরআন হচ্ছে বায়ান মুদাকিদের জন্য এখন আপনি কি হয়েছেন কিনা কি আপনি হতে পেরেছেন কিনা একটু চিন্তা করে যেই মানুষটা রসুলের উম্মত হতে পারে নাই রসুল যাকে সাফাত করবে না সেই লোকটা কয় নাম্বারের মোত্তাকে আপনি বলেন রসুল যাকে সাফাতই করবে না সে মুত্তাকি কিনা বলেন সে মুত্তাকি কিনা আপনি মুত্তাকি হতে পারেন বসায় আপনি মুত্তাকি হতে পারেন নামাজের কর কালো দাগ আপনার কপালের উপরে থাকতে পারে লম্বা আপনি মুক্তাকি তখনই হবে আপনার বাহিরের সাথে ভিতরের পরিবর্তন যখন হবে তখনই আপনি মুত্তাকি হবেন ঠিক না বেঠি তাহলে সম্ভাবনা আছে আব্দুল্লাহ বিন নামাজের প্রথম থাকতে পারে পারে কিন্তু আপনি হতে পারেন নাই ঠিক না বেঠি কথা মনে হয় বুঝেন নাই কথা বুঝছেন আপনারা কি বুঝলেন এইটা বুঝলাম রসুল যাকে সাফাতি করবে না ওই লোকটা কত নাম্বারের মুক্তা কি তার কোনো নাম্বার আছে বলেন তার কোনো নাম্বার আছে এখন আসুন জেনে নেই কে রসুল সাফাত করবে না এক নাম্বারে মুশ্রিক যেই লোকটা শির করে যেই লোকটা প্রতিনিয়ত আল্লাহর বিপরীতে অন্য কাউকে দাঁড় করিয়ে ফেলে এমন মুশ্রেককে সেদিন নবীজি চিনবে না সেদিন যদি আমার নবী সাফাত না করে জান্নাতের আপনি আশাও করতে পারবেন না নবী যদি সেদিন আপনাকে উম্মত হিসেবে না চিনে আপনি জান্নাতের আশাও করতে পারবেন না তাহলে সাফাতের দাম কম না বেশি আরো জোরে শুনতে চাই কম না বেশি সেদিন নবী দাঁড়ায় থাকবেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত আল্লাহর জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে পুলসিরাত পার হয়ে উম্মতের আসতে থাকবে নবীজি সেদিন তাকায় থাকবে উম্মত গুলার কি অবস্থা দেখার জন্য নবী সেদিন